আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি Robot S M technical YouTube চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পেজ যেগুলো আছে সেগুলো ডিলেট করে দিবেন তো কেউ ভিডিওটি কাটবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এখন পর্যন্ত যারা Robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দেবেন এবং নতুন ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন চলুন শুরু করা যাক তো ফেসবুক পেজ ডিলেট করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার যে ফেসবুক আছে ফেসবুকের যে মেইন অ্যাপস ওইটাতে যাইতে হবে ফেসবুক লাইটের দ্বারা হবে না তো ফেসবুক মেইন অ্যাপসে গিয়ে আপনাকে কিন্তু আপনার পেজে প্রবেশ করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কেউ কোথাও স্কিপ করবেন না তাহলে ইনশাল্লাহ আপনারাও আপনাদের নিজেদের ফেসবুক পেজটা ডিলেট করতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক মেইন প্রোফাইল আমরা এখান থেকে এখন পেজে চলে যাব তার জন্য এই যে কর্নারে থ্রি ডট আইকন ওই থ্রি ডট আইকনের মধ্যে একটা ক্লিক করতে হবে থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করাবে নিচে একটু স্ক্রল করে এসে দেখতে পাবেন পেজ এই পেজ নামে যে অপশনটা আছে এইটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো আপনারা এখন যদি অতিরিক্ত আপনাদের পেজ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা পেজ আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটা সিলেক্ট করতে হবে অর্থাৎ সুইচ নাও এই জায়গায় একটা ক্লিক করতে হবে তো আমি আমার রোবট এস এম পেজটা ডিলেট করব এই পেজটা এখন আমি সুইচ নাও করে দেব তো সুইচ নাও করে দেওয়ার পরে আমার পেজের ভিতরে কিন্তু সরাসরি প্রবেশ করছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে রোবট এস এম গেমিং একটা পেজ এটা কিন্তু এই জায়গায় শো করাচ্ছে এটা এখন আমরা ডিলেট করে দেব এখান থেকে তো ডিলেট করার জন্য আপনারা যদি কর্নারে আবার থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন ওইটার উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসতে হবে একটু চলে আসার পরে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনাকে একটা ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসির পর আপনারা পাবেন সেটিং নামে অপশনটা এই সেটিং নামে অপশনটাতে একটা ক্লিক করতে হবে তো এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ডিলেট লিখে ডিলেট লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করাবে দেখতে পাচ্ছেন এখানে delete Robot S M page and information মানে আমাকে বলা হয়েছে যে আপনি রোবট এস এম পেজটা ডিলেট করেন অথবা ইনফরমেশনগুলো ডিলেট করেন তারপরে কিন্তু এই জায়গা থেকে আপনাদের দুইটা অপশন চলে আসবে একটা ডিএক্টিভ পেজ একটা একটা ডিলেট পেজ তো আপনারা সরাসরি যেহেতু ডিলেট করবেন সেক্ষেত্রে ডিলেটে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি ডিলেটে সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আমি কন্টিনিউ একটা ক্লিক করে দেব তো কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ আসছে আমরা এই কন্টিনিউ একটা ক্লিক করে দেবো যদি ক্যান্সেল করি তাহলে কিন্তু পুনরায় আবার প্রথমে চলে যাবে তো তারপরে এই ধরনের ইন্টারফেস শো করাবে আপনার নিচ চাইলে কিন্তু ডাটাটা সব ডাউনলোড করে নিতে পারেন ইনফরমেশন ডাউনলোড করতে পারেন যে কোনো কিছু ট্রান্সফারও করে রাখতে পারেন তো এখান থেকে আপনারা কি করবেন কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন তো আমি এই জায়গা থেকে একটা কন্টিনিউ ক্লিক করছি কন্টিনিউ ক্লিক করার পর আপনার যে মেইন ফেসবুক প্রোফাইল আছে ওইটার কিন্তু পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার যে এমডি সুজন শাড়িটার পাসওয়ার্ড যেটা আছে এটা কিন্তু এই জায়গায় আমাকে দিতে হবে আমি কিন্তু এই জায়গায় আমার পাসওয়ার্ডটা দেব আপনারা কখনো ভুল পাসওয়ার্ডটা দেবেন আপনারা নিজের পাসওয়ার্ডটা দেবেন এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে delete Robot S M and in page and information এই লেখাটা চলে আসবে তো আপনারা সরাসরি কী করবেন এই লেখাটা মনোযোগ সহকারে পড়বেন যে পেজটা ডিলেট করলে কি হবে না হবে তারপরে একটা কন্টিনিউ ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন তারপরে শেষ অপশন ডিলেট পেজ এই ডিলেট পেজে একটা ক্লিক করে দিতে হবে তো ডিলেট পেজে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের পেজটা ডিলেট হয়ে গেছে আমরা যদি এখান থেকে একবার রিফ্রেশ করি দেখে দেখতে পাচ্ছেন যে আমার ওই পেজটা আর এখানে নেই তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই Robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা আরও পেতে পারেন আর অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আপনার ফেসবুক আইডি কি পাওয়া যাবে তো আমার ফেসবুক আইডি হচ্ছে এমডি সুজন শাহ আপনারা নিক নাম হিসেবে রোবট এইটা দিয়েও সার্চ করলে ইনশাল্লাহ আমার এই আইডিটা পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ